লোয়ার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আসলাম তো একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে তো অ্যান্ড এটা কিন্তু এটা গেম প্লে হবে মানে এটা ম্যাচটা দারুণ হয় তো চলো ইচ্ছা আগে উঠলে এখানে পেয়ে যাবো তো আগে পুরো ম্যাচটা গেম প্লে হবে সবাই পুরো ভিডিওটা দেখতে দারুণ আর আমার ওয়াল ভাই যে ওয়াল ছাড়া তো পুরোটাই অফার তো এখানে ও হয়ে থামো থামো থামো থামো ভাই নামতে না নামতে ফাইট শুরু করে দিয়েছে কয় সাইডে নেমে ভাই কতটা ওটা এত টাফে করতে পারলাম না প্রথম ফার্স্টে ও ভাই পুরোর উপরে দেশ তো টাইমে ভাই যে ডাবলিং করলাম তার মজা মানে টুবি চলাইতে আর বলবো স্ন্যাপে যার মজা আছে কিন্তু এমনি টুপিটা চলাতে ভালো লাগে তখন মানে এত স্লো করে দিয়েছে আবার ওই ওই কয় সাইডটা মারে রে ভাই আগে আমার মতন আমি ব্যাকআপ নিয়ে আমার মতন লোড পার্টি করলে এখন তোমরা যা করো কোন সাইড থেকে মারলো উপর এই সাইড থেকে মারছে এটা সম্ভব চলো এমপি ফাইভ টু আরে এই সাইড থেকে ফাইট করতে করো ভাই তোমরা ফাইট করো আরে সেই নাম্বার থ্রিকে নক করে দিয়েছে আর সব মিস বিনা হেডশটের নক তো চলো এটার আগে রিভার দেওয়া দিই এই দেখো লেহাউরে ভাই ঠেলা মানে ওটা তুলতে না তুলতে এটা নক মানে আজকে সারাদিন রিভাইভ দিতে দিতে বয়স পার হয়ে যাবে আমার চলো দুটা লড়ে রিভাইভ দিয়ে দেয় স্যার এখানে একটা নক দিয়েছিলাম হয়তো রিভাইভ দেওয়া দিচ্ছে ও দেড়শো ভাই মানে যেটা নক ছিল মানে যেটা রিভাইভ দিয়েছিল তারই গুলটা লাগছে ওহো মজা গিয়া তো এই সাইডটার তখন একটা মাসালে থাকো ওই সাইডে গেছে এই সাইড থেকে ওই সাইডে গেছে দেড়শো বাইরে অ্যান্ড নক এইটাই হলো এটা প্রবলেম সলভের মজা রে ভাই একটা শুধু গুলি মারলে এনিমি এমনি কনফার্ম কোনো কিছু করতে হবে না শুধু গুলি করতে হবে দেশের এক লাগাতে পারলে শেষ কিন্তু আবার রিসনাবাদটা চালানো অনেক টাফ অ্যান্ড এখানে আগে চলো এখন আমি হাওয়া তাতে আগে বাইক চলাইনি মানে আগে এখন বাইক চালাবো বাইক তুমি মিশা ক্যারেক্টার নিয়ে আসলে ওরা তোরা বাইক চলাই লাগাবো তবে টপটা দেখে কিছু আছে নাকি আরে চলো এখানে আর একটা এনে সরি এডাব্লিউ এম তো আমি আগে এমও লাগবে ভাই এডাব্লিউ এম একটা হলে যথেষ্ট আগে আমি লাগবে শুধু এখান থেকে আরে দেখো গাড়ি নিয়ে আমার সামনে বাঁচবে ও আরে আরে রাইসটা বাইরে ভাই রাইসটা আসবে চলো ভাই দুটো করে রাইসটার ট্রেনটা নক হয়ে গেছেন ভাই হেড সাইডের ভাই আর কয়েকটা ড্যামেজের শুধু আর ওই সাইডটা আবার কে মারছে দেখে আমার আরে রে আমারও তো ফাইট দেখে রাইসটা ভাই কনফার্ম রে ভাই এদের তো মানে স্কোরে দুজনে বেঁচে ছিল গাড়ি না ঘুরছে দুটাই কনফার্ম লাইক করো ভাই ফটাফট চলো এই সাইডে উইনিম দেখলাম এই যা ভাই সব পিছন থেকে গুলি মারে চলো এ দর্শক মামু এখানে আর এসছি কতগুলি বদল লাগছি এটা কই গেল এ দেখো ভাই দেড়শো পরে গেল রে এইটাই হলো মানে এডাব্লিউএম খেলার মোড় ভাবে ভাই করে এটা পুরো তিনটা ছিল তিনটাই আমি খেয়ে ফেলছি ও এম জি না সরি ও এম জি আরে সার্চ বুস্টার রে ভাই সার্চ বুস্টার চালাই না কেন মানে search M A W M দিয়ে মারলে সার্চ বুস্টার দিয়ে মারলে খেলা শেষ তো আর সার্চ বুস্টার চালানো অনেক টাফ এ দেখো লাভ এটা দুজনাকে এ সাইড টেনে মারলো কে মারছো ভাই এই সাইড এত ভালো ম্যান কে হয়েছ কন হে যে বাচ্চা কো ডরা রাহা হয় এই দেখো রে ভাই কোথায় উঠে আছে ই হলো হেডশট ডেটা নক করে দিয়েছি ইও মানে বুঝতে পারে না তো করে সাইডটা মারছি তো এই সাইডে এন্ড লাস্ট পাঁচটা নেমে আছে তার ভিতর আমরা হলাম দুটা তিনটা নেমে আছে ও হেড মারতে গেছিলাম কিন্তু বডিতে তো নক হয়ে গেছে জাস্ট পাঁচটা নিমের ভিতরে একটা ডাউন করে দিয়েছে অলরেডি অ্যান্ড শুধু তিনটা নেমে আসছে তো এ দেখো রিভাইভ দিতে যায় ভাই আর এসি মানে কোথায় লাগছে তো চলো গ্রেনেড হামলা করবে এগারোটা গ্রেনেড আছে সি আগে আরে ভাই কার ভিতর গ্রেনেড আমি ফাঁসি গেল গ্রেনেড ওয়াল শেষ টাইম আবার গাড়ি আর একটা শর্ট রেঞ্জে রে ভাই রে কেমনে খেলবো কোন দিকে যাবে এবার এবার গাড়ি না আসতে আর ওই শর্ট গান নিয়ে মারছে কি অবস্থায় তার বুস্টার শট ও এ ডাব্লিউ এম দেয়া আরে ল্যাব তার বুস্টার আর এক শট ও রে ভাই কি খেলা একটা ছিল যা मतलब क्या खेल था तो चलो अभी टू शूटर लीला है एक बंदा মানে শুধু একটাই বেঁচে আছে এই সামনে এটাই তো আরে ভাই বাবু ভাই ওয়ানটার মধ্যে তো কেমন ছিল আমাদের গেমটা অবশ্যই বলে দেবো